ওমা ভাই খুলি দে ভাই ভাই খুলি দে আমি গুদ ভাই খুলি খুলি দে খুলি দে খুলি দে আরে রে খুলি দে ভাই আরে খুলি দে কাইটা রে ডাক্তার এ পোশাক করছেন আরে ভাই এগুলো হচ্ছে ডাক্তারি পোশাক এগুলো নেপ পূরণ ঠিক আছে তো অর্ডার দিছি অর্ডার দিয়ে এখন আর আমি আর জিনিসটা গায়ে দিয়ে আর খুলতে পারি না অনেক কষ্টের পথে খুললাম জিনিসটা ডাক্তার সাহেব ব্যথা ব্যথা কিসের ব্যথা এই দাঁতের দাঁতের ব্যথা এই কম্পাউন্ডার ধরো ধরো ধরো ধরো রুগী পাওয়া গেছে ডাক্তার সাহেব কথা হ্যাঁ, শোনো হ্যাঁ, হ্যাঁ, কথা আমার চিম্বার নিতে চিম্বার নিতে চিম্বার নিতে ঢোকা ঢোকা চিম্বার ঢোকা হ্যাঁ চির ব্যথা বলতে কথা ডাক্তার জিনিসটা বোঝো এই বস বস বস দাঁতের ব্যথা বড় ব্যথা বস আরে জিনিসটা বোঝো ডাক্তার সাহেব ভাই বুঝে না বিদেশি ব্যথা এমন প্লাস ধরে প্লাস ধরে আরে হামাল ডাক্তার সাহেব জিনিসটা বোঝো ও কথা বেশি কথা জানে ভাই আরে বোঝে না খায় আরে বেশি কথা কথা নেই লুকি মারি হামার হামার হামার হামার দাঁত একবারে উগড়ি দাও উগড়ি দাঁড়াবে তো নাহলে বেশি থাকে বাবুখার দাঁত কিনার পাতলে রেখ হলে গই দাঁত তো দাঁত তো সব রক্ত রক্ত কম্পিউটার ব্যান্ডেজ দে ব্যান্ডেজ দে কি করলেন ওটা তো আমি ঢিলে তোমার মানুষ নাকি ভাল দাঁত তুলি ফেলাইলেন মানুষের পেশাব করার ঢিলে আনি আমার মুখে ঢিলে ভাই বস আর কোনটা তার সমস্যা দেই আর ওটা দেখো ওটা তুই চালাবো নাকি ডাক্তার সাহেব মোর কোনো দরকার আরে ভাইও মোর ভাইয়ের দাঁতের ব্যথা মুই আসছি সেই জন্য ডাক্তার ডাক্তারও ডাক্তার না মোর কথা না শুনিয়ে মোর দাঁত দেল তুলি ওই সেই জাহান ডাক্তার হ ভাইও যাই মাইনছো ইনজেকশন দিবে তার ভাঙি বলা সেই ডাক্তার বল গেছি ছাগল ধড়ি বসি করে ভাই ভাই রাতের মধ্যে আমি ঘুম পাইবে রে বাংলা দিন রাত খালি ম্যামে থাকে খালি ম্যামে থাকে আমি তোমার সাথে থাকিয়ে অনেক কিছু তো শিখছি তা আমি ছাগলটা ট্রিটমেন্ট করি কর তুই প্রথম চিকিৎসা না কর ভাই তোমার ছাগল তো খালি ম্যামায় এটা মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা তোমরা তো ডাক্তার চিকিৎসা দিবে রবেন ভাই চিকিৎসা করে পারবো না মানে আমার উস্তাদ সেই এলাকার নাম করা ডাক্তার জাপান ডাক্তার যদি রোগ ভালো না হয় আমার জুতিও তোমার গাল কি গন তোমার যদি আমার গাল আমার যদি তোমার গাল ওই একই কথা একজনকার গাল হলে হল উস্তাদ প্রথম হাতিয়ারটা দাও তো এটা কি করবো এটা দি আগে বিসিটা টানি দেখি কেস্টি এবার বিসি টানি দেবেন যে এটা ইঞ্জেকশন দাও ইঞ্জেকশন ইঞ্জেকশন আছে না আছে আছে উস্তাদ আছে ছাগল ছাগল রেডি ছাগল রেডি কর ভাই ছাগলের শোতান ওই এমনি আচ্ছা, করিস হ্যাঁ তোর জন্য আচ্ছা, হ্যাঁ। আমি এনতে সন্ধি আমি বুঝতে না আমি ব্যাগ ধরি মানে ভাই একটু ছাগলটা একটু ভালো করে ধরেন মা আমি বিয়ে জায়গা দিয়ে ইন্দেশন দিয়ে দিছি বিয়ে জায়গা কাজ থাকলো না মানুষের মানুষের ডাক্তার রে তুই মোর তোর একদিন কি আছে মোর একদিন জীবনটা সে দৌড়িতে দৌড়িতে এ ওই ভুল চিকিৎসা মানুষক দেয় হ্যাঁ হ্যাঁ এলা অবশ্য কেসটা খাইলাম না হয় হ্যাঁ? আরে একটা সাহেব আরে সে কথা কর না ভাই আমি ছাগলক ষাট মিটার দেওয়া দিয়ে মাংসক দিয়ে ফেলাছি মাংসক খায় আবার সুনাম নষ্ট হয় না আরে না ভাই ওইটা হচ্ছে একটা অন্য মনে করেন ছাগল খালি ম্যামে থাকে ওই জন্য একটু ডাং দিতে পারত ওই জন্য সমস্যা হয়ে গেছে হ্যাঁ। আচ্ছা আপনার সমস্যা কি কিন্তু তো ডাক্তার সাহেব জ্বর জ্বর কম্পাউন্ডার শুতাও জ্বর আমার আমার ছেলের ও আচ্ছা আচ্ছা ছেলের তো একটু হ্যাঁ আমি তো একটা ভুল চিকিৎসা করি ফেলা এবার আমি যে কথা মাইসে ভাই একটু সাইডে থাকান আমি কথা বলি বেশি কম্পারেশন কি ক আমি এবার একটা ভালো সাজেশন দিই হ্যাঁ ক দেখি আমার কাছেও তো ওষুধ নাই ফুরিয়ে গেছি হুম তা আসছি ছেলেকে ওই তিন বেলা পানি চেয়ে ঠান্ডা পানি ভালো বিরাতে হ্যাঁ, থেরাপি তো ভালো হলে হতে পারে হ্যাঁ। আচ্ছা যদি গাও গরম গরম থাকে ঠান্ডা পানি চুল ঠিক হয়ে যাবে না হ্যাঁ, তাহলে চিকিৎসা চিকিৎসা আমাকে একটা চাল দেন আমি এটা চিকিৎসা করি যাও কিন্তু শিখতে হবে না আমি যদি না মারা যাই তাহলে শিখবে কি আপনার বংশ জিনিস রাখি যাওয়া লাগবে নাকি প্রমাণ রাখি যাবে ক চিকিৎসা ভাই আমার কাছে তো ওষুধ নেই ওষুধ থাকলে ওষুধ দিয়ে দিতাম এখন ওষুধ যখন ফুরিয়ে গেছে আমি তো একটা ভালো পরামর্শ দিই কি পরামর্শ তোমার ছেলেকে জায়গায় পানিতে চুক দেবেন ঠান্ডা পানিতে হ্যাঁ দুপুরে চুক দেবেন সন্ধ্যে চুক মানে দিনে তিন বেলা করি তিন বেলা তিন বেলা চুক দেবেন যদি জ্বর ভালো না হয় হ্যাঁ। তো চুমাস জুতে আমার উস্তাদের তোর কি কই আমার গাল মানে কথা কোনো ধরন হল আমার গাল মানে ওইসব কথা তখন ভুল করছি এডিও ভুল করছে কথা কবে মানছে ভাই আপনি ওই কাজ করবেন কি আপনার ছেলে হুম মনে করেন যদি জ্বর হ্যাঁ। কুকুর আছে না আছে আছে কুকুরের মধ্যে তিন তিন বেলা করে চুপ তিন বেলা তিন বেলা সকালে একবার দুপুরে একবার রাতে দেবে যদি ভালো লাগে তারপর করে আচ্ছা ঠিক আছে আপনি যান বাবা করিস না ডাক্তার পরামর্শ দিছে তোর গা গরম না তিন বেলা ডিগি চুপবে আপনি ভালো জ্বর ভাল না হয় জলের বাপ ভালো হবে ভাই অঙ্গ দিস কে মারি আরে ভাই ডাক্তার পরামর্শ দিছে জল আসলে তিন বেলা সুখবে বু জল ভাল না হয় এই জন্য সুখবে হয়েছ ও জীবনে শুনছিস পানি সব ভালো হয় তো কাই তুই কোন বোকা রে কথা তো সত্য রে মারি ফেলানো হয় তুইও কি মোর নান পাগলা আছিস উয়ে রেজিস্ট্যান্ট মোর বেজাগা দিয়ে থার্মোমিটার ঢোকে দিছে ও ওই জামান ডাক্তার বুদ্ধি দিছে না ওটা মারি kau tuh aja deh, oi dokter aku cuma, aku doctor আরে ভাই ডাক্তার তো উগি দেখতে গেছে এখনই দেখা হইলো এখনই দেখা হইলো না না ডাক্তার উগি দেখতে গেছে এখনই এই জায়গার মধ্যে দেখলাম ও ঘরে ঢুকলো আপনি বলতেছেন রুগী দেখতে গেছে হাসলামু হ্যাঁ খালি ফাজলাম এ রে ভাই তোর বিশ্বাস কর ফাজলামের একটা সীমা আছে ঘাটুক না চলো চলো চলো রকো দেখো দেখো ওরে ভাই ওরে ওরে ভাই ডাঙান না মানে বোঝা লাগবে না মনে করেন ধর ধর ডাক্তার আনবে করি পালা ওর ভাই ওর বেড়ার উপরে জ্বর আমি চিস্টির করে গা গরম থাকে পানির চুপ গেলে শিখে যাবে নাকি কোন জ্বরের জ্বরেলা ব্যক্তিকে কি পানির চুপ গেলে কি জ্বর ভালো হয় এটা কি পরামর্শ দিচ্ছেন আপনি আরে ভাই একটা গা গরম থাকলে তা ঠান্ডা পানিতে চুপ গেলে এমনি ঠান্ডা হয় দূর মিয়া এটা আপনার তো কোনো ছাড়ে বুঝে নেই এটা আর ভাল দাগ তুলি ফেলেছেন এর অগাম করছেন এটা কি এটা এটা তো আপনার না আমরা পুলিশে ফোন দিছি আপনার থানায় যেতে হবে এরকম ডাক্তার আরে ভাই আমরা সবাই এলাকার লোক হ্যাঁ, ভুলে গেছে আমি তো কোনো আমার সার্টিফিকেট নাই নাকি ওই ফার্মেসিতে বসিয়ে ট্যাবলেটের নাম শিখতে আসছে এলে ঠিক আছে তো ভুল তো হয়ে গেছে ভুল তো মানুষেরই হয় এখন ও আচ্ছা যাই হোক এরা এনার ভুল বুঝছে তোমারও তো দোষ তোমরা যে সে ডাক্তারের কাছে পরামর্শ নেনকে বড় ডাক্তার চোখে দেন নাই চলো নাড়ি খেল দাও চলো যাই চলো থামেন ডাক্তার সাহেব যাও তো আমার দাঁতটা কি করছে চলো তো চলো চলো চলো